হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আর আশা করি আপনারা সবাই ভালো আছেন কেননা আমার দর্শকরা সবসময় ভালো থাকে আর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনারা যদি জানতে চান একটি মনিটর একটি চ্যানেল কিভাবে সাসপেন্ড হয় এবং কখন সাসপেন্ড হয় এবং সাসপেন্ড হলে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং কি করলে সাসপেন্ড হয় এবং কি করা যাবে না যাতে করে চ্যানেলটা ঠিক থাকে চ্যানেলটা ঠিক থাকে তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমার এই ভিডিওতে পাবেন তো জানতে হলে কন্টিনিউ করেন একটু স্কিপ করবেন না স্কিপ করলেই আপনারা অনেক কিছু মিস করে যাবেন তো পরবর্তীতে বুঝবেন না কমেন্টে অনেক কিছু বলে বসে থাকবেন পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না আর যারা এখনও আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটি অলে করে রাখবেন যাতে করে সব ধরনের ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন সবার আগে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে আমি যদি বলতে চাই তাহলে একটি চ্যানেল সাসপেন্ড হতে পারে যদি একটি চ্যানেলে তিনটি গাইডলাইন স্ট্রাইক থাকে গাইডলাইন স্ট্রাইক হচ্ছে তিনটি যদি থাকে আপনার চ্যানেলে তাহলে সাত দিনের মধ্যে আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেয়া হতে পারে যদি সাসপেন্ড না হয়ে যায় সেটা আপনার কপাল ভাগ্যের জোরে মানে হয়ে গেল এরকম ওইরকম হয় যে অনেকের সাসপেন্ড হয় না তো তাদের আসলে একটা ভাগ্যের বিষয় এটা তো যদি আপনার চ্যানেলে অ্যাক্টিভ তিনটি স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দেওয়া হবে এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে তিনটা তিনটা আসলে কিন্তু হবে না অ্যাক্টিভ থাকতে হবে আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ তিনটা গাইডলাইন স্ট্রাইক থাকে এবং সেটা যদি তিনটা যদি থাকে তাহলে আপনার কি হবে চ্যানেলটি সাত দিনের মধ্যে সাসপেন্ড করা হবে এরপর দুই নম্বরে হচ্ছে কপিরাইট আপনার চ্যানেলে যদি সেম তিনটি কপিরাইট ক্লাইম তিনটি কপিরাইট স্ট্রাইক থাকে তা সেক্ষেত্রেও একই নিয়ম সাত দিনের মধ্যে আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেওয়া হবে যদি তিনটি আমি আবারও বলতেছি আপনার চ্যানেলে তিনটি স্ট্রাইক থাকতে হবে এরকম না যে আপনার চ্যানেলে একটা ছিল বাট সেটা এখন নাই পরবর্তীতে আবার একটা আসছে সেটাইও নাই আবার একটা আসছে সেটাইও নাই তো সেক্ষেত্রে দেখা গেল কি অথবা দুইটা আছে অথবা একটা আছে সেক্ষেত্রে কিন্তু আবার সাসপেন্ড হবে না একত্রে তিনটা থাকতে হবে তাহলেই আপনার চ্যানেলটি সাত দিনে সাসপেন্ড করে দেওয়া হবে এরপর চলে যাব তিনটি সাবস্ক্রাইব যদি স্ট্রাইক থাকে বা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে সেটি কিভাবে সেটি হচ্ছে আপনি যদি কপিরাইট আপনার ভিডিওতে সবগুলোই যদি মানে ইউটিউবের বিরুদ্ধে থাকে বা ইউটিউব চায় না এই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেল সবগুলো থাকে সেক্ষেত্রে ইউটিউব যদি দেখে যে আপনার চ্যানেলের প্রায় প্রত্যেকটি ভিডিওই ওই রকম সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে আর স্ট্রাইক দেবে না তারা সরাসরি আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেবে তো বন্ধুরা এটি হচ্ছে কি যদি আপনার এখানে আপনার অ্যাকাউন্টে স্ট্রাইক না থাকে সেক্ষেত্রেও আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে চ্যানেলটি তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন কেননা সাসপেন্ড হয়ে যেতে পারে যদি আপনি ইউটিউব চায় না সেই ধরনের কাজ ইউটিউবে এসে করেন তো এরপর আমি চলে যাব হ্যাঁ আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যদি কপিরাইট গাইডলাইন স্ট্রাইক থাকে আপনার চ্যানেলে সেক্ষেত্রে যদি চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার চ্যানেলটি ফিরিয়ে আনতে পারবেন বাট ফিরিয়ে আনার একটা চান্স থাকে আর যদি কপিরাইট ক্লাইম থাকে এবং চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো চান্স থাকে না তো বন্ধুরা এরপর চলে যাব আসলে আপনারা ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট দিবেন না বা এগুলো দিলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আর কপিরাইটের জন্য তো আপনি অবশ্যই আপনার নিজের কন্টেন্ট দেবেন অন্য কারো কন্টেন্ট কপি করবেন না তাহলেই তো এটা কপিরাইট স্ট্রাইকে কপিরাইট স্ট্রাইক চলে আসবে সেক্ষেত্রে তিনটা আসলেই আপনার চ্যানেল গায়েব আর হচ্ছে কপিরাইট বলতে আপনি অন্য কারো মিউজিক ছবি ফটো তারপর হচ্ছে ভিডিও কোনো ক্লিপ ইউজ করতে পারবেন না আপনার নিজের হলে তারপর ইউজ করতে পারবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে হয় সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের নিজস্ব একটি অডিও লাইব্রেরি আছে সেখান থেকে অডিও নিয়ে আপনি ইউজ করতে পারবেন তো এরপর আমরা চলে যাব গাইডলাইন স্ট্রাইক আসতে পারে কিসের জন্য এক নম্বর করে যদি আমি বলতে চাই তাহলে হবে ইউটিউব ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবে এই ধরনের টাইটেল দিয়ে কোনো ভিডিও বা এই ধরনের ভিডিও তৈরি করবেন না এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে আপনি ইউটিউবে ভিডিও কিভাবে ডাউনলোড করে এ ধরনের কোনো ভিডিও দেবেন না দুই নম্বরে বলবো হ্যাকিং শেখানো যাবে না হ্যাকিং শেখানো বলতে কি কিভাবে হ্যাক করবেন কিভাবে কি করবেন হ্যাক কিভাবে হয় এই যে জিনিসগুলো হ্যাকিং হ্যাকিং শেখানো যাবে না মূল কথা হচ্ছে হ্যাকিং শেখানো যাবে না এটা হচ্ছে দুই নাম্বার এরপর তিন নাম্বারে বলবো আপনার চ্যানেলে মুড অ্যাপ্লিকেশন এবং ক্র্যাক সফটওয়্যার সম্পর্কে কোনো রিভিউ দেওয়া যাবে না চার নম্বরে বলবো কোনো কাউকে হেট করে বা কোনো ধর্মকে হেট করে কথা বলা যাবে না এটি করলে আপনার ইউটিউব কিন্তু সবার জন্য তো এখানে অনেক ধর্মের লোক থাকবে অনেক মানুষ থাকবে সবার একটা থাকতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি কাউকে হেট করে কথা বলেন সে যদি মানে এখান থেকে কষ্ট পায় তাহলে এটা তো ইউটিউবের বিরুদ্ধে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কাউকে হেট করে বা কোনো বিষয়কে হেট করে কোনো কথা ইউটিউবে বলবেন না বা করবেন না এরপর পাঁচ নাম্বারে বলবো খুব বেশি সেন্সিটিভ বিষয় মানে সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলবেন না বা সেন্সিটিভ কিছু থাকা যাবে না আপনার ভিডিওতে যেমন হচ্ছে কাটাকাটি মারামারি এরপর হচ্ছে জবাই করা এবার হচ্ছে কোরবানির পশু কোরবানি করা ইত্যাদি এগুলো যেখানে রক্ত থাকবে কাটাকাটি থাকবে মারামারি থাকবে এই ধরনের বিষয় দেওয়া যাবে না মূল কথা আর হচ্ছে বোম ব্লাস্টিং গুলি ইত্যাদি এগুলো হচ্ছে যে কি সেন্সিটিভ বিষয়গুলো দেয়া যাবে না এরপর বলবো আঠারো প্লাস ভিডিও আপলোড করা যাবে না আঠারো প্লাস ভিডিও আপলোড করে আপনি চলতে পারবেন বাট বেশি দিন বেশি দূরে যেতে পারবেন না যদি সেটি বেশি সিরিয়াস এইটিন প্লাস হয়ে থাকে তাহলে বেশি দূর যাওয়া যাবে না আপনি ইউটিউবে যেতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকে আমার কিছু কথা বা কিছু টিপস বলতে পারেন যেন ইউটিউব চ্যানেল সাসপেন্ড না হয় সেজন্য আসলে এগুলো যদি মেনটেন্স করেন তাহলে আপনার চ্যানেলটি কখনোই সাসপেন্ড হবে না আশা করছি আর এর মধ্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চলেছি আর দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা এখনো আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসার যে বেলাইকনটি এটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন কারণ এটি একদম ফ্রি যাতে করে আপনি আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যায় আপনি এই ধরনের ভিডিওগুলো আরও দেখতে দেখার জন্য অবশ্যই অবশ্যই বেল বাইকন বেল বাটনটিতে ক্লিক করে দেবেন তো আজকে পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Thank you.